আসসালামু আলাইকুম আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উখে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জমির উদ্দিন ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা বক্তব্য রাখেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন গতকাল বিকেলে বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমন সরোয়ার কমল সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব মাহফুজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার দেওয়া হয় এরপরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব সভায় সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন উপজেলা প্রকৌশলী রুকনুজ্জামান খান উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম ও উখিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া বক্তব্য রাখেন সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয় শরণার্থীদের জন্য চালু করা জাতিসংঘের জাকাত তহবিলে মুসলিমদের অনুদান বেড়েই চলছে তবে মোট অনুদানের অর্ধেকই এসেছে একজন ব্যক্তির কাছ থেকে আর তার একটি অংশ যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর পাঁচ বছর আগে জাকাত ভিত্তিক তহবিল চালু করে সংস্থার কার্যক্রম পরিচালনায় এর অবদান ক্রমশ বাড়ছে ইউএনএইচসিআর এর উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের দেশসমূহের প্রতিনিধি খালেদ খালিফা সম্প্রতি জেনেভাই সাংবাদিকদের এসব তথ্য জানান দু সালে এই তহবিল চালুর পর এখন পর্যন্ত জাকাত হিসেবে বিশ কোটি ডলার পেয়েছেন তারা এর মধ্যে দু সালে সালে জাকাত হিসেবে দুই কোটি ১৩ লাখ ডলার আর সাদকা এসেছে এক কোটি সাতষট্টি লাখ ডলার ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হিসেবে বিবেচিত জাকাত বিধান অনুযায়ী প্রতি বছর মুসলিমদেরকে আয়ের দুই দশমিক পাঁচ শতাংশ জাকাত দিতে হয় পবিত্র রমজান উপলক্ষে এক হাজার দুইশত হতদরিদ্র পরিবারের মাঝে পঞ্চাশ কেজি করে চাল বিতরণ করেছেন উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি গতকাল বিকেলে টেকনাফ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অলিয়াদ গ্রামে এসব চাল বিতরণ করা হয় মহেশখালীর চালিয়াতলি মাতারবাড়ি সংযোগ সড়কের দ্বারাখাল ব্রিজের পাশে ডাকাতের প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এনামুল হকের নেতৃত্বে কয়েকজন ডাকাত সড়কে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে ছাব্বিশে মার্চ রাতে অভিযানে যায় পুলিশ এ সময় উত্তর নলবিলার মৃত আলিমিয়ার পুত্র এনামুল হককে একটি ধারালো দাসহ হাতে নাতে গ্রেফতার করা হয় পরে তাকে নিয়ে রাত তিনটায় একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে নূর আহমদের পুত্র মিজানুর রহমান রুবেলকে গ্রেফতার করা হয়